সেরাপুঞ্জি মানেই বৃষ্টি সেরাপুঞ্জি মানেই মেঘ বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতের মেঘালয়ের রাজধানী শিলং থেকে তেপ্পান্ন কিলোমিটার দূরে সেরাপুঞ্জি থেকে আমরা এখন আছি সেরাপুঞ্জির রামকৃষ্ণ মিশন আশ্রমে খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা যারা সেরাপুঞ্জি ঘুরতে আসেন তারা রামকৃষ্ণ মিশনটাই দেখে যান এখানে রামকৃষ্ণ মিশনের আন্ডারে স্কুল মিউজিয়াম এবং মন্দির রয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন এখানে আসলাম চারদিকে প্রচণ্ড বৃষ্টি এবং মেঘ এর মধ্যে ভিডিও করা খুবই কষ্টসাধ্য ব্যাপার আর আশ্রমের ভিতরে ভিডিও করা নিষেধ এই জন্য আমরা ভিতর থেকে কোনো ফুটেজ নিতে পারি নাই তো বন্ধুরা যারা সেরাপুঞ্জে ঘুরতে আসবেন আশা করি একবার রামকৃষ্ণ মিশন ডুমেরে যাবেন Ramakrishna Mission seven sister falls বা মোসমাই ফল যাকে বলি আমরা তার পাশেই কিছু হস্তশিল্প দ্রব্যাদি ক্রয় করেছি এখান থেকে তার মধ্যে শীতের চাদর সোয়েটার টুপি এগুলো এখানে পাওয়া যায় আপনারা যারা ঘুরতে আসবেন আশা করি এগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে সারাপুঞ্জির অন্য কোনো জায়গা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এখান থেকে বিদায় নিচ্ছি আমি আকরামুল হক